আসসালামু আলাইকুম আমি ফ্রিলান্সার লিমন আজকে আমাদের এই পঞ্চম ব্যাচের একজন স্টুডেন্ট তার ইনকামের প্রথম টাকা ট্রানজ্যাকশন করেছেন ঠিক আছে তো সেই উপলক্ষে আমি তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই পঞ্চম ব্যাচে তিনি প্রথম ইনকাম করেছেন তো আমাদের এই ব্যাচের স্টুডেন্ট নাম হচ্ছে নাজমুল হোসেন তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো শেয়ার করবো ঠিক আছে বলেন আপনাকে কেমন লাগতেছে মানে আপনি যে পঞ্চম ব্যাচের মধ্যে প্রথম ইনকাম করেছেন আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন মানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন যে আপনার গত আমাদের এই পঞ্চম ব্যাচের ক্লাস কিন্তু পনেরোটা ক্লাসও আপনার পান নাই তো এই পনেরোটা ক্লাসে আগেই যে আপনি ইনকাম করতে সক্ষম হয়েছেন এই বিষয়ে একটু বলবেন আমাদের মানে কীরকম ফিল করতেছেন বা কোনো অনুভূতি সম্পর্কে শেয়ার করবেন দাঁড়ানোর দরকার নেই উনি বসেই বলেন মার্কেটিং কোর্সের করতে পারে গত দুই সপ্তাহ আগে আমার বিশ্বাস আমি প্রথমে আমি এখান থেকে তাদের পাবো